কই আমার তো টাকাই জিনিস দিস ইজ হাত পেপার আচ্ছা পুরে জলমরে বাঙ্গুরে লালপুরে অরহনপুরা মরজি বাহিয়া দশ হিয়ার জন খাইয়া Wait, my sir, please serial mentor. You my second customer. Please, this is one more, my friend. Hello, hand to hand. Hand in the ring king. Er hate auntie. দোস্ত তুমি মুড়ি চাইছো এবারে পিন্ডে বানা আমি দেখতেছি আমার ইলদের বাজার আপনি আমার বড় ভাই আইসু তো শুধু রেসপেক্ট ইলদের আমি বড়কে সম্মান করি ভালো করে বানা কত এই সকে ভালো আর শেষ নাই মার আর বস নাই আসসালামু আলাইকুম my honourable customer please follow me this is my business আছে না পিন্ডে ভালো দেখিছো না পিন্ডে ভালো Sapures del muri, bangore nel puri. Arang punan amore di. Ah, অনেক দিন পড়াইলাম রে ভাইয়া মানুষের মাইয়া অভিয়ান্না মানগুলিস্তানে শিরা সুন্দরী অভিয়ান্না বাসালা কুড়ি সুস্থ খান্না কামুবি জনগণ ভালো করেন এই আমার ব্যবসা হ্যালো ট্রাই মাই ইনকাম ওই আমি ব্যবসার মাই আল্লাহ আর ইউ ভেরি মাই কাজি Raima income, good food please. Allah is special for your diary spy. Where are you going now? Where কোথায় যাচ্ছ কাছে my brother please special for your diary spy. ইমান কমিটমেন্ট চাই মানুষ আসে মানুষ মাই ইন্টাবাদার ইয়াং বাদার লিটল বাদার পিপারেট পাউডার মরিচের গুঁড়া জিঞ্জালাদা গার্লিক রসুন অনিয়ন পেঁয়াজ স্পাইসেস মশলা এবং সামফাইল কিছু তেল দ্বারা আমি তৈরি করি রোটিন্দা people come here hello please good food look after the body আপনি শরীরের যত্ন নেবেন তিরিশ কিলোমিটার পরিষ্কার পানি খাবেন আমারটা কি দেবেন না হ্যাঁ আমি ভালোবাসি আরে ভারি হাংরি মাই কাজিন আমার ভাই একজন দত্ত মানুষ লাইক মাই স্পেসেস আমার মুড়ি লাইক করে আই এম ভেরি হ্যাপি ভাই রোটিন দা sleepy what is the matter সে রাস্তায় ঘুমিয়ে গেল কি ব্যাপার follow me people are you very hungry listen to me ভাইয়া মেরা I standed in your back side ভাইয়া আমি আপনাদের পিছনে আছি come to me stand up your first matter he is very thinking ভাই আপনারা কি চিন্তিত প্লিজ কামিয়ান ইয়ার সাম এনজয় ওই কাছে আসেন আমি এনজয় করি আসসালামু আলাইকুম কাইফা হালুকা মাই ইন্ডার brother please good food hello special for your diary spy আকাশের তারা গুলি জান্নাতের তারা গলি ঝিলমিলে এক করবে কে ডাউন সবাই দাঁড়াইছি